হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রাবুল আলমিন তাদের সবাইকে ভালো রাখছেন এরকম সুন্দর সুন্দর খাট যদি আপনারা কিনতে চান তাহলে যোগাযোগ করবেন এই নাম্বারে zero one double seven four নব্বই এগারো পঁচিশ আর যদি এরকম লিকার বার্নিশ করতে চান আপনাদের কারো যদি বার্নিশ করার প্রয়োজন হয় লিকার করার প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করবেন এই নাম্বারে zero one nine one five six seven one double seven eight আমাদের ঠিকানা বালিগাঁও বাজার টুঙ্গিবাড়ি মুন্সিগঞ্জ ভালো থাকবেন বন্ধুরা